যত যতর দেখি আমি ভরে না এমন কি যে করি বুঝি না রে কেন হয় এমন ভালোবাসা দেবী বুঝি না কি হবে তুই আমার জীবন তুই আমার আপন তুই আমার মনের বন্ধু তুই আমার মন তুই আমার জীবন একটু জায়গা কিনেছি আমার মনে নীল আকাশে তোকে রেখেছি বোন তুই আমার আপন তুই আমার মনের বন্ধু তুই আমার মন চোখের মনি করে তোকে রেখেছি স্বপ্ন নয় সত্যি করে ভালোবেসেছি ভালোবাসা দিবি কবে তোর পিড়িতে পড়ান যাবে বুঝি না কি হবে তুই আমার জীবন তুই আমার আপন তুই আমার মনের বন্ধু তুই আমার মন তুই আমার জীবন তুই আমার আপন তুই আমার মনের বন্ধু তুই আমার